এ পর্বে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে নেতৃত্ব দিচ্ছেন জনাব এস এম জাহিদুল ইসলাম এবং জাতীয় সঙ্গীতের শুরুতে আমরা সবাই উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করব শুরু হচ্ছে জাতীয় সঙ্গীত Thank you. আমার প্রাণে করে মরি হায় হায় রে আমি স্নেহ কি মায়া গো কি আচল So sunarva